কে মহান কে মহান কে মহান কে মহান বলো কে বলো কে মহান কে মহান কে মহান কে মহান যার প্রেমী দিন শেষে রাত আসে ঘুরে ফিরে চার নামে আকাশ বৃষ্টি ঝরা ঝরে চার প্রেমী দিন শেষে রাত আসে ঘুরে ফিরে চার নামে আকাশ বৃষ্টি ঝরায় ঝরে পাখি প্রেমী সারা দিতে নদী ছুটে বহু দূরে যার নামে শোনা যায় ঢেউয়েরই তরঙ্গ সাগরে চার প্রেমী সারা দিতে নদী ছুটে বহু দূরে যার নামে শোনা যায় ঢেউয়েরই তরঙ্গ সাগরে বলো কে মহান কে মহান কে মহান কে মহান চার প্রেমে ডানা মেলে পাখি উড়ে আকাশ পানি ঝর্ণারা বই চলে যার নামি গানে গানে চার প্রেমে ডানা মেলে পাখি উড়ে আকাশ পানি ঝর্ণারা বই চলে যার নামি গানে গানে সবখানে শুনি যার স্লোগান কে মহান কে মহান কে